আলে হাদিস কথাটা ভালো আমাদের ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকি রাহিমাহুল্লাহ তিনি আলে হাদিসদের অত্যন্ত ভালোবাসতেন তিনি বলতেন চার মাঝাব না চারের মাঝাব যে কোনো মানুষ যতক্ষণ কোরআন হাদিসের আলোকে চার মাঝাবের আমলে থাকবে সে হক আব্দুল হাই সিদ্দিকে বলতেন ওগো আমরা চার ভাই না পাঁচ ভাই আনাফি সাফি মালিকে আম্বলি আহলে হাদিস সবাই ভাই ভাই আহলে হাদিস আহলে বা আহলে বা আহলে হাদিস আলে হাদিসদের মূল দাওয়াতটা ভালো ছিল যে সহি হাদিস মানতে হবে কথাটা খুব ভালো কিন্তু আমাদের সমাজে আহলে হাদিসটা কোনো আহলে হাদিস না এটা একটা মাঝহাব না না লামাজাবি না এটা মাঝহাব তবে হানাফি মাঝহাবের সেও খারাপ হয়েছে হানাফি মাঝহাব যখন হাদিস মানে না তখন বলে যে আমাদের মাঝহাবে নেই অথবা মানসু অর্থাৎ হাদিসটা মানছি আমল করছি না আর আলে হাদিসের ভাইরা তাদের মাঝহাব মানার জন্য বাকি সব সহি হাদিসকে বাতিল বানাই যেমন ঈদের নামাজের ছয় তকবীরের হাদিস টন্টনে সহি তারা গায়ের জোরেই সব জাল বানাই এই যে প্রবণতা এটা সত্যই দুঃখজনক হাদিসের নামে হাদিস এনকার করা আমি চট্টগ্রামে গেছি এক ভাই প্রশ্ন করছেন স্যার ইসলাম কি চার রকম হয় কিনা ইসলাম তো এক আমি বললাম যে আপনি কি থিওরি বলছেন না প্র্যাকটিক্যাল বলছেন প্র্যাকটিক্যাল তো আমরা হাদিসে দেখি বিভিন্ন রকম আছে বলে সেক্ষেত্রে একটা মানতে হবে যেমন যে সাহাবি নবীজির বেশি কাছে ছিলেন তাদেরটা মানবো তা বললাম যে তাহলে তো হাদিস অস্বীকার করা এটা সহি হাদিস সাহাবি পর্যন্ত সনদ সহি আপনি মানবেন না এ বিষয় হলো আলে হাদিসের নামে বর্তমানে বাংলাদেশে যেটা ঘটছে এটা আলে হাদিস হচ্ছে না আলে হাদিস মানে যত হাদিস আছে সব মানে হাদিস সহি মানে আমি মানি যে যেটা মানে মানবে এইটা হলো আহলে হাদিস কিন্তু আমরা হাদিসের বিরুদ্ধে একটা হাদিস বের করে নিছি মাঝহাব হিসেবে আর বাকি সব নানান যুক্তি দিয়ে বাতিল করছি এটা তো আহলে হাদিস হলো না এনকারুল হাদিস হলো তারপরও আমরা বর্তমানে যারা মাঝহাবের দাবি করছেন তারাও কম ফেতনা করছেন হাদিস আমরা হাদিস মানি না আমাদের মাঝহাবে নেই তার মানে আপনার হাদিস বিরোধী নাকি এই জন্য আমার প্রথম কথা হলো যে এই ফেকি মাসালা নিয়ে একতেলাপটা কমান আর এটা কিভাবে কমাবেন এ ব্যাপারে আমার একটা বই আছে নামাজের ভিতরে হাত বাঁধার বিধান বুকে বাঁধবেন এখানে এখানে না এখানে সবগুলো হাদিস আলোচনা করা আছে তবে পাশাপাশি এই যে ঝগড়া করছি অকারণ এই ঝগড়া সাহাবিদের যুগে কেমন ছিল আমাদের ইমামরা কি পর্যায়ের ঝগড়া করতেন আর আমরা কি করছি বিস্তারিত পাবেন